শক্তিশালী হচ্ছে মোখা ফুসে উঠছে সাগর প্রবল গতি নিয়ে কক্সবাজারে আঘাত হানতে পারে কাল সন্ধ্যায় দশ নম্বর মহা বিপদ সংকেত ঘোষণা চট্টগ্রাম ও পায়রায় আট নম্বর পাঁচ থেকে সাত ফুট উঁচু জলোচ্ছ্বাসের